আসসালামু আলাইকুম আবার চলে আসলাম বড় ভাই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলে ভিডিওটি অনেক পুরান লাক রয়েল একটা ভিডিও তো এটা জাস্টিন বিবারের সাথে যে কলাবরেশন উপলক্ষে যে লাক রয়েলটা আসছিল ওই লাক রয়েলটাই নিব আজকে আমরা আর এটা নেওয়া হয়েছিল ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Take him from the yard. ইন্ট্রোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমার কাছে আছে মাত্র তেরোশো সতেরোটা ডায়মন্ড আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলেছি এরম ক্যারেক্টারটা নিয়েছি রাম ক্যারেক্টার ক্যারেক্টার দিয়ে আমি দেখি আমার এই তেরোশো ডায়মন্ডের ভিতরে কভার করা যায় কি না তো দেখতেই থাকুন আমরা কত ডায়মন্ডের ভিতরে নিতে পারি আর দেখা যাচ্ছে এখানে জাস্টিন মেবারের যেই অ্যানিমেশনটা lobby animation group lobby animation তারপরে যে কোনো এরপর যে অ্যানিমেশন সেটা নিতে হলেও পঁচিশটা লাগবে মাত্র তো দেখা যাক আমাদের প্রথম দশটি স্পিন আমরা করে যাই দশটা স্পিন করে দিয়েছি প্রথমেই আমরা কি পাই গান বক্স এক দুই তিন চার চার পাঁচ মোটামুটি ভালো একটা টোকেন আসছে মাত্র পনেরোটা টোকেন আমাদের হয়ে গেছে পাঁচটার একটা দিয়েছে আর দুটো দুটো দুটো হ্যাঁ মোটামুটি ভালোই আমাদের টোকেন আসছে ছয় পাঁচ এগারো এমনি চার মানে প্রথমেই চারটি পেয়ে গেছি তো আমাদের আর দরকার মাত্র জিনিসটা তো দেখা যাক আরও দশটি টাইপের না আরও হলুদ হলুদ আসছে হলুদ পাঁচ ছয় সাত আট নয় দশ কংগ্রেচুলেশন ও মাই গড আমরা প্রথমেই আমাদের বিউটিফুল লাভ যে ইমোটটা সেই ইমোটটা আমরা পেয়ে গেলাম তো বাইসাপ দেখতে পেলেন ও মাই গড আরেকটা কংগ্রেচুলেশন আমাদের যে গিটার গিটারটা দিয়ে দিয়েছে ব্যাট হিসেবে গিটার ও মাই গডনেস গারিনার ভালোবাসা আমাকে দিয়ে দিয়েছে প্রথম আষ্টশো ডায়মন্ডের ভিতরেই আমি দেখি নিয়ে নিতে পারছি আমার দেখি নিয়ে নিতে পারছি ওরে বাপরে মাত্র পঁচিশটা টোকেন আমাদের আষ্টশো ডায়মন্ডের ভিতরেই আমরা পেয়ে গেছি তো আমি কি আরও চারশো ডায়মন্ডের স্পিনে এই তিনটার মধ্যে দুইটার মধ্যে যে কোনো একটা কি পাবো গাইস দেখতেই পাচ্ছেন আমরা কি পাবো এই দুটো দুটোর মধ্যে আমরা কি একটা নিতে পারবো একটা তো অলরেডি এক্সচেঞ্জ করে আমরা নিতেই পারবো তো আরও দশটি স্পিনে আরও অনেকগুলো রেয়ার আইটেম উঠে গেছে দেখা যাক দুটো টোকেন তিনটি টোকেন চারটি টোকেন পাঁচটি ছয় সাত মোটামুটি পঁয়ত্রিশটা টাইম পঁয়ত্রিশটা টোকেন আমাদের হয়ে গেছে তো আমাদের পঁচিশ আর পনেরো মনে হয় না পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশটা টোকেন দরকার ছিল তো দেখা যাক আর দশটা দশটা টোকেন সিঙ্গেল স্পিনে দেয় কি না আমরা দেখি চেষ্টা করি নেওয়ার জন্য তো সিঙ্গেল স্পিন মারার আগে সিঙ্গেল স্পিন মারার আগে একটু ধোয়া ধোয়া হয়ে যাক একটা টোকেন দিয়েছে ছত্রিশটা হয়ে গেল আরেকটিতে দিয়ে দে দশটা দিয়ে দে দশটা আরে বাপরে একটা গান বক্স দিল না তাও বলো <laughs> সাতত্রিশে টোকে নয় গেল আমি আর মারতে পারবো না চট করে ডায়মন্ড টপ আপ করে আসি ও গাইস আমাদের কাছ থেকে আপনি ডায়মন্ড খুব অল্প ডায়মন্ডে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব আর সাথে সাথে পঁচিশটা টোকেনে আমরা নিয়ে নিলাম এক্সচেঞ্জ করে এটা আর মাত্র নয়টি নয়টি নয়টি টোকেন হলে আমরা গ্লোয়ালের স্কিনটা নিতে পারবো আর গাইস অল্প মূল্যে স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন ডেসক্রিপশন ইন লিঙ্ক তো চট করে আমরা ডায়মন্ড টপ আপ করে আসি ইমোটের সাথে সাথে ডায়মন্ড চলে আসবে ডায়মন্ড চলে আসো ডায়মন্ড ডায়মন্ড চলে আসো শেষ হওয়ার সাথে সাথে ডায়মন্ড চলে আসছে চারশো ছাব্বিশ ডায়মন্ড তো চারশো তেষট্টিটা ডায়মন্ড নিয়ে আমরা আবার আবার দশটি স্পিন মরবো আর সিঙ্গেল স্পিন করবো না তো সিঙ্গেল স্পিনে বাস খেয়ে গেছি শুধু শুধু তিনটা একশো বিশ ডায়মন্ড আমার চলে গেল দেখা যাক চারশো ডায়মন্ড স্পিনে কি পাই তো চারশো ডায়মন্ড স্পিন মেরে দিলাম মেরে দিলাম রেয়ার আইটেম উঠছে অনেকগুলো রেয়ার আইটেম একটা token congratulation oh my god golden fist বান্ডেলটা আমাকে দিয়ে দিল একটা ভুয়া বান্ডিল আবার কংগ্রাচুলেশন এবার কি গ্লোলের স্কিন আরে লুট বক্সটা দিয়ে দিল আমাকে সাথে অনেকগুলো টোকেন ভালো ভালোবাসা এইবার অনেকগুলো হয়ে গেল পঁয়তাল্লিশ পঁচিশটা টোকেন হয়ে গেল দেখেছেন চোদ্দোটা টোকেন দিয়েছে এক স্পিনে তো আমার আর দরকার নেই আমি বিশটা বিশটা টোকেন দিয়ে এটা এক্সচেঞ্জ করে ফেলি আর পাঁচটা দিয়ে আমি এখন কি করব এক্সচেঞ্জ করে ফেললাম আর পাঁচটা দিয়ে কি করব কি